হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাই আজকে যে বইগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেইখানে কবিরাজি সকল ধরনের বই দেওয়া আছে মূলত প্রথম উদ্দেশ্য হচ্ছে আজকে পাঁচশো টাকার বিনিময়ে এই সকল বইগুলা কিন্তু আপনাদের মাঝে ফ্রি দেওয়া হবে ফ্রি বলা চলে তার কারণ হচ্ছে এক একটি বই আপনারা যদি একটু ভালো দৃষ্টিতে দেখেন তাহলে বুঝতে পারবেন পনেরোশো দুই হাজার তিন হাজার করে অনলাইনে বিক্রি করে তো এতগুলো বইয়ের সমাহার সবগুলো গুগল ড্রাইভ আপলোড করা আছে সেগুলো আপনাদের মাঝে দিয়ে দেবো মাত্র পাঁচশো টাকায় শুধুমাত্র আজকের ঠিক আছে আজকে তো যারা নিতে ইচ্ছুক তারা এক্ষুনি কল দিন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ঠিক আছে এখানে অসংখ্য অসংখ্য বই আছে যা আপনাদের ধারণার বাহিরে এক একটি বই পনেরোশো টাকাতে বিক্রি হয় তো সবাই আশা করি এই প্যাকেজটি মিস করবেন না সবাই নেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে মিস করবেন না মিস করলে পরবর্তীতে পস্তাতে হবে এখানে অসংখ্য অসংখ্য বই দেওয়া আছে যেগুলো দুর্লভ এক একটি বই কিন্তু পনেরোশো দুই হাজার পঁচিশশোতে বিক্রি করে আমি শুধুমাত্র আজকের জন্য একটা প্যাকেজ করছি সেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা সবাই ভালো সুস্থ আসসালামু আলাইকুম